আমার এলাকাতে কীভাবে পাথর বৃষ্টি বর্ষিত হয়েছে আমাদের এইখানে রুমের মধ্যে কতটা পাথর জমেছে দেখুন এই হচ্ছে পাথর আমাদের এই দেখুন দেখেন দেখতে পারেন কষ্ট করে আপনার জন্য ভিডিও বানাচ্ছি দেখুন আমার জীবনে এভাবে পাথর আমি কখনো দেখিনি দেখতে পারেন এই আমাদের রুম এটা দেখতে পারেন এ হচ্ছে পাথরের বসন আমি মজিবুর রহমান আপনাদের জন্য কষ্ট করে বানাচ্ছি ভিডিও কি বলবো কি ঠান্ডা তারপরে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি দেখতে পারেন পাথরের বর্ষণ আমার মোবাইলটা ভিজে গেছে যাই হোক রুমে মধ্যে যাবে নাহলে ভিজে ঠান্ডা ঠান্ডে জমি যাবো আমি আর কি উঠতে পারবো না সিঁড়ির মধ্যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সব ভিজে গেল